হুগলি নদীর ধারে শহর শ্রীরামপুরে প্রথম বিদেশি উপনিবেশ বলতে ড্যানিশ উপনিবেশ তবে পরবর্তীকালে গোটা দেশের মতো এই জায়গাও ব্রিটিশরা শাসন করতে শুরু করে আর ব্রিটিশদের হাত ধরেই এই শহরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের শুরু ব্রিটিশরা হুগলি নদী তীরবর্তী শহরগুলিতে পরপর জুট মিল বা পাটকল স্থাপন করতে থাকে দেশের প্রথম দিকে জুট মিলগুলোর মধ্যে শ্রীরামপুর জুট মিল অন্যতম নদীর ধারের রাস্তা দিয়ে এগিয়ে চললে ঠিক নদীর মুখোমুখি শ্রীরামপুর জুট মিল পাওয়া যায় তবে এখন আমরা আর একটু অতীতে চলে যাব জুট মিল তো স্থাপন হয় ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে কিন্তু তার প্রায় চল্লিশ বছর আগে ড্যানিশ আমলে এখানে একটি কলেজ স্থাপিত হয় যা শ্রীরামপুর কলেজ নামে আজও খুব বিখ্যাত জুট মিল পেরিয়ে আরও এগোতে থাকলে ক্রমশ শ্রীরামপুর কলেজের সামনে এসে পৌঁছানো যায় দুশো বছরের পুরনো এই কলেজ আজও পশ্চিমবঙ্গে বিশেষত দক্ষিণবঙ্গে যথেষ্ট প্রসিদ্ধ তিনজন British missionary William Carey Joshua Marshman এবং উইলিয়াম ওয়ার্ড আর্ট সায়েন্স আর ক্রিশ্চিয়ানিটি শিক্ষা দেবার উদ্দেশ্যে এই কলেজ স্থাপন করেন আর যেহেতু ড্যানিশরা তখন এই শহরের শাসক তাই তৎকালীন ডেনমার্কের রাজা কোপেনহেগেনে এই কলেজকে ডিগ্রি ইস্যু করার কলেজ হিসেবে স্বীকৃতি দেন চলে এসেছি শ্রীরামপুরের বিখ্যাত কলেজ ঘাটে আমার ঠিক পিছনে শ্রীরামপুর কলেজের বিল্ডিং দেখা যাচ্ছে এই কলেজ ঘাটটা খুবই প্রসিদ্ধ পপুলার এখানে বহু এমনকি এখানে সিনেমা শুটিংও হয়েছে বহু মানুষের আনাগোনা শুধু কলেজ পড়ুয়া ছেলেমেয়ে নয় বহু সাধারণ মানুষেরও এই শ্রীরামপুর কলেজ ঘাটে আনাগোনা তো এই সামনেই গঙ্গা প্রত্যেকেরই এই জায়গাটা খুবই পছন্দের ক্যারি মার্শম্যান এবং ওয়ার্ড এই তিন মিশনারি শ্রীরামপুর ট্রায় হিসেবে পরিচিত আজও তাদের নাম শ্রীরামপুরে পরিচিত ও আলোচিত তাদের সমাধিও রয়েছে এই শহরেই শ্রীরামপুর শহর হলো প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন একদিকে যেমন ড্যানিশ ও ব্রিটিশরা তাদের উল্লেখযোগ্য ছাপ রেখে গেছে তেমনি এখানকার আদি গোস্বামী পরিবার এখানে তৈরি করেছিল বিখ্যাত রাজবাড়ি গোস্বামী পরিবার ছিল খুবই ধনী ব্যবসায়ী পরিবার এই রাজবাড়ি পুরনো ও নতুন দুই মহলই আজও বর্তমান আমি এখন শ্রীরামপুর রাজবাড়ির নতুন মহলের একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি পুরনো মহলের ভেতরে ঢুকেছিলাম তবে ওইখানে সব কিছুই প্রায় ভেঙে ফেলা হচ্ছে ওখানে আর কিছুই তেমন অবশিষ্ট নেই তবে নতুন মহলটা এখনও ঠিকঠাক আছে এখানে নানা রকম পারপাসেই দেখছি ভাড়া দেওয়া হয় আজকে কোনো অনুষ্ঠান বাড়ি আছে ওখানে অনুষ্ঠানের জন্য নানা রকম ব্যবস্থাপনা চলছে ব্রিটিশ ও ড্যানিশ স্থাপত্য শ্রীরামপুর কলেজ যেমন গ্রেকো রোমান আর্কিটেকচারের ছাপ তেমনই আবার এই রাজবাড়ি প্রাচীন ভারতীয় আর্কিটেকচারের ছাপ বয়ে নিয়ে চলেছে এভাবেই প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো ঐতিহ্য আজও এ শহরে বর্তমান মহেশের বিখ্যাত রথ নিয়ে চলে আসছি পরের পর্বে দেখতে থাকুন